আপনারা দেখছেন এ স্টার নিউজ এই বিল পাশ হলে হিন্দু মুসলমানের সম্পর্ক কি হবে তা দেখবেন ভারতে থেকে যাওয়া মুসলমানদের এখনও মুজাহিদিন বলে যারা শরণার্থী হিসেবে থাকবে তাদের আসল ভারতীয় বলা হবে না দেশকে বাঁচাতে হবে হিন্দু মুসলমান নয় দেশ বিপদে নাগরিকত্ব বিল নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপ সৃষ্টি করল মুসলিম সংগঠন লোকসভায় বিরোধিতা করার পর বিল পাশ হলেও রাজ্যসভায় ওয়াক আউটের মাধ্যমে যদি বিল পাশ করতে তৃণমূল কংগ্রেস সহযোগিতা করে সেই ক্ষেত্রে মুসলিমরাও তৃণমূলকে কখনো সমর্থন করবে না সোমবার কলকাতা প্রেস ক্লাবে এই মর্মেই হুঙ্কার দিলেন forum for democracy and communal অ্যামিটির আব্দুল আজিজ এদিন ক্যাবের বিরোধিতায় সাংবাদিক বৈঠক ডেকেছিলেন চোদ্দটি সংগঠনের নেতৃত্ব এখানেই আব্দুল আজিজ হুঁশিয়ারি দিয়ে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যে অতীতে পিছনের দরজা দিয়ে মোদী সরকারকে সাহায্য করেছে সে নজির আছে এছাড়া নারদ সারদার মতো ঘটনায় আতাত হতে পারলে এবারও ক্যাবের ক্ষেত্রে রাজ্যসভায় মোদির সঙ্গে মমতার আতাত হতে পারে এরপরেই তিনি বলেন তবে ওয়াক আউটের মাধ্যমে বিলকে পাশ করতে গেলে ফল ভালো হবে না তার বক্তব্য তৃণমূল কংগ্রেসের রাজ্যসভায় অতীত রেকর্ড ভালো না এর আগেও বিল পাশের ক্ষেত্রে তৃণমূলের এই ভূমিকা দেখা গিয়েছে তবে এবার এমন হলে আমি মুসলিমদের কাছে আবেদন করব যাতে কোনো মুসলিম কখনো তৃণমূল কংগ্রেসকে সমর্থন না করে সাব জানিয়ে দেন আব্দুল আজিজ তিনি আরও বলেন রাজ্যসভায় সমর্থন পেতে দিদিকে মোদি হুমকিও দিতে পারেন all India Muslim personal law বোর্ডের সদস্য মাওলানা আবু তালিব রাহমানি বলেন এই বিল পাশ হলে হিন্দু মুসলমানের সম্পর্ক কি হবে তা দেখবেন ভারতে থেকে যাওয়া মুসলমানদের এখনও মুজাহিদিন বলে যারা শরণার্থী হিসেবে থাকবে তাদের আসল ভারতীয় বলা হবে না দেশকে বাঁচাতে হবে হিন্দু মুসলমান নয় দেশ বিপদে আছে এই দিনের সাংবাদিক বৈঠকে জানিয়ে দেওয়া হয় নাগরিকত্ব সংশোধনীয় বিলের বিরোধিতায় আন্দোলনই শুধু নয় আদালতেও দ্বারস্থ হবে সংগঠনগুলি সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ